আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজি ইভিএম e পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্য নির্ভর কোনো অভিযোগ আসেনি এবং আগামী সংসদ নির্বাচনে পঞ্চাশ থেকে আশিটি আসনে ইভিএমে e ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ শনিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সাইম চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সুশীল সমাজের প্রতিনিধি নতুন ভোটার জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা অংশ নেন কক্সবাজারের মনখালী এডি ফায়ার রেঞ্জে অনুষ্ঠিত হবে বাৎসরিক surface to air missile firing আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় আগামী পনেরো থেকে একুশ মার্চ পর্যন্ত কক্সবাজারের মনখালী এমডি ফায়ারিং রেঞ্জে বাৎসরিক surface to air missile firing অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ফায়ারিং অনুষ্ঠিত হবে ফায়ারিং চলাকালে ফায়ারিং রেঞ্জ এলাকায় জনসাধারণ জেলে নৌযান ও বিমান বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে এখন পর্যটকের উপচে পড়া ভিড় বালিয়ারিতে নেচে গিয়ে ও সাগরের নোনা জলে সমুদ্র স্নানে মেতেছেন দেশের দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা পর্যটকদের নিরাপত্তায় সজাগ লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার বিশটির বেশি পর্যটন স্পটে ঘুরছেন পর্যটকরা যেন সাগর তীরে চলছে আনন্দের বন্যা পরিবার পরিজন বা দল বেঁধে মেতেছেন সাগরের নোনা জলে বেড়াতে আসা পর্যটকরা জানান কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তির খোঁজে এখানে ছুটে আসা টেকনাফ কক্সবাজার সড়কের হোয়াইকং উলুবনিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় রহিম নামে একজন নিহত ও চারজন যাত্রী আহত হয়েছে গতকাল রাতে সিএনজি ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কাইম উদ্দিন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হতাহত সিএনজির যাত্রীরা সবাই পেশায় বাবুর্চি একটি বিবাহ অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে উখিয়ায় আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আগাম ঢ্যাঁড়স চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন চাষিরা বাজারে ভালো দাম পেয়ে বেশ খুশি চাষিরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চলতি রবি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে তিনশো বিশ হেক্টর জমিতে ঢ্যাঁড়স চাষের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে তিরিশ হেক্টর বেশি এবারের আবহাওয়ার পরিবেশ অনুকূল থাকায় এবং সঠিক কৃষি প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান জমি নির্বাচন ভালো বীজ সংগ্রহ এবং প্রযুক্তি ব্যবহার সহ চাষাবাদ পদ্ধতি বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্য সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটায় আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চার মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে চলবে সন্ধ্যে সাতটা তিন মিনিট